আল্লাহ মিজানের হায়াত দারাজ করে দেন আল্লাহ মিজানকে দেশে ফিরিয়ে আনিন কতগুলো মিজান দরকার আমাদের কতগুলো মিজান দরকার কতগুলো হামজা দরকার অত্যন্ত কষ্ট আল্লাহ হামজার হায়াত দারাজ করো আল্লাহ তাকে তুমি মাফ করে দাও এ বাগান সাজিয়েছে আমার হামজা এ বাগানের প্রত্যেকটি ফুলের সাথে হামজার সম্পর্ক আল্লাহ হামজার হায়াতকে তুমি দারাজ কর এদের সাথে আমার স্বপ্নে যুগে যোগাযোগ হয় গত পরশু দিন সারাদিন মিজানকে স্বপ্ন দেখছি চোখ বন্ধ করেছি দেখি মিজান ঘরে এসে বসে আছে বললাম তুমি কেন দূরে আছো কোথায় গেছো তুমি বলছে এই তো আমি আপনার কাছে চলে আসছি এই পায়ের পাশে বসে আছে আল্লাহ কবুল করুক আল্লাহ আমার মাহমুদকে কবুল করুক আজকে আমার আগে কথা বলেছে সাদেক অত্যন্ত সুন্দর বলে অত্যন্ত সুন্দর কথা বলে আমলও সুন্দর তার পুরো পরিবারই আলেম পরিবার তার আব্বা ঢাকার একটা বড় মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তার ফুফা প্রিন্সিপাল ছিলেন চলে গেছে অত্যন্ত বড় একজন আলেম খানদানের আল্লাহ সাদেককে আরো অনেক আলা মাকান দান করেন আল্লাহ সাদেকের আলোচনা অত্যন্ত কঠিন একটি আলোচনা দাজ্জালের আমি বলেছিলাম দারমির একটা হাদিস পড়ো বাস মাহফিল শেষ হয়ে যাবে দুই ঘন্টা রাসুলাম একটা বড় হাদিসে দারমির কথা বলেছেন বোখারিতে এসছে হাদিসটি দাজ্জাল একটা উপদ্বীপে এখন বন্দি আছে সেই উপদ্বীপে একজন সাহাবি নৌকার পথ ভুলে চলে গিয়েছিলেন তিনি দাজ্জালকে ফিজিক্যালি দেখেছেন তবে দাজ্জালের ফেতনায় তারা পড়বে যারা নামাজ ঠিকমতো পড়ে না যারা এক ওয়াক্ত পড়ে চারে ওয়াক্ত মিস করে যারা মুনাফিকি করে মসজিদে আল্লাহকে সেজদা দেয় বাহিরে এসে পান্ডা নেতাদের পিছনে দৌড়াদৌড়ি করে এদের উপায় নাই আমরা মসজিদে বলি অনাত্র কুমাইয়াস ঝুরুকা যারা অপরাধী তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কিন্তু বাহিরে এসে ওদের সাথে সম্পর্ক করি এটা যেন না হয় আল্লাহ আমাদেরকে সলাত অনুযায়ী চলার তৌফিক দান করেন কথা বলেছে শেখ জামাল উদ্দিন অত্যন্ত স্নেহের আমার আমি সবাইকে খুব ভালোবাসি আমার ভালোবাসা সব মস্তকের আলমদের জন্য আমি হাফিজের জন্য দোয়া করি যা ভালো কথা তিনি বলেন আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন তারপরে মামুনের জন্য দোয়া করি দোয়া করি আমি ইসলাম বেলালের জন্য দোয়া করি আমার যে সমস্ত ছেলেরা কোরআনের ময়দানে কাজ করছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন প্রত্যেক ফুলের একটু ঘ্রাণ আছে না নাই সমস্যা কি আমরা সবাই যদি একসাথে দাওয়াতি কাজ করি দেশটা সুরভিত হয়ে যাবে দেশটা সুশোভিত হয়ে উঠবে সর্বোপরি গত পাঁচ বছর নিজের একা উদ্যোগে এই মাহফিলটাকে সাজিয়ে রেখেছেন আমার অত্যন্ত আদরের রবিউল রবিউল মানে বসন্ত রাসুল সাল্লাম রবিউল আউ্বালে এসেছেন রবিউল আউ্বালে চলে গেছেন বসন্তে এসেছেন বসন্তে চলে গেছেন রাসুলের জীবনকে যারা অনুসরণ করবে সাল্লাম তাদের জীবন চির বসন্তের দেশ জান্নাতি হয়ে যাবে জান্নাতে একটা সিজন সিজনের নাম কি কি নাম স্প্রিং নেভার এন্ডিং স্প্রিং সেখানে বসন্ত কখনো শেষ হবে না শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিদিকে সেখানে শুধু আনন্দ আর আনন্দ কোনো নিরানন্দ সেখানে থাকবে না আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি করে দেন আরো চিৎকার করে বলি আমি এখানে এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানেরা ওলামা হজরত এসেছেন আমার স্যারেরা primary sir high school college ইউনিভার্সিটির স্যাররা এসেছেন বিভিন্ন পেশা জড়িত আবার বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা মা খাদিজা মা মারিয়ামের উত্তরসূরি আমার মায়েরা এসেছেন হিন্দু সম্প্রদায়ে আমার ভাইয়েরা যারা আদম আলাইসাল্লামের দিক থেকে আমার ভাই এসেছেন প্রশাসনের ভাইয়েরা DB SB NSI border guard intelligent branch army police RAB যারা দিন রাত পরিশ্রম করে আমাদের শান্তি নিশ্চিত করার চেষ্টা করেন আল্লাহ তাদের প্রত্যেকটি সদস্যকে কবুল করবে আজকেও দুই জায়গায় পুলিশ আমাকে অত্যন্ত মর্যাদার আসনে রেখেছেন ঘাটে যখন এসেছি সেলিউট দিয়ে প্রথম গাড়িটা আমার তুলে দিয়েছে আল্লাহ আমাদের এই কোরআন প্রেমিক এই পুলিশদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন পথে মধ্যে আর একটা ভুল করেছে সেখানেও পুলিশ অফিসার এসে বলছে স্যার একটু আমাদের জন্য দোয়া করবেন আমি মাথা মুছে দিয়েছি তার চোখে পানি তার চোখে পানি আমি বলছি তোমাদের জন্য দোয়া করি বলছে স্যার আপনাদের খেদমত করাটাই আমাদের দায়িত্ব আল্লাহ আমাদের এরকম পুলিশের সংখ্যা আরো বাড়িয়ে দেন অনেক আল্লাহর অলি আছে এই পুলিশদের মধ্যে যারা রাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে অনেক প্রিয় মানুষ আছে আল্লাহদের সংখ্যা বাড়িয়ে দিন